আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ বিজনেস ফোরাম সংযুক্ত আরব আমিরাত কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে রমজান মাস ব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উদ্বোধক বাংলাদেশ কনসুলেট জেনারেল সম্মানিত প্রথম সচিব জনাব মোহাম্মদ কাজী ফয়সল স্যার উপস্থিত রয়েছেন বাংলাদেশ সমিতি সারাদাহের সম্মানিত সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এম এ বাসা সাহেব আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিচারক মণ্ডলী বাংলাদেশ বিশেষ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ আমার আতিথেয় আজকের প্রোগ্রামের প্রতিযোগীরা বিশেষ প্রশংসা জ্ঞাপন করছি এই জন্য যে যিনি আজকে আমাদেরকে সারাদিনের সিএম সাধনার পাশাপাশি আজকে প্রকাশের বেড়ে শিশু কিশোরদেরকে নিয়ে একটি প্রোগ্রামের আয়োজন করে তার উদ্বোধনীয় প্রথম তার সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দূত সালাম পেশ করছে সম্মানিত উপস্থিতি দীর্ঘক্ষণ বসে আমরা অনেকটা বিরক্ত হয়ে গেছি আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করবো একসাথে আজকের এই উদ্বোধনী পর্বটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ বাংলাদেশ বিজনেস ফোরাম প্রায় শতাধিক কোরআনে হাফেজ এবং শতাধিক সাধারণ ছাত্ররা সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তার পরবর্তীতে আমরা এই কার্যক্রমকে কন্টিনিউ করতে পারিনি বৈশ্বিক মহামারী কোভিডের কারণে মহান আল্লাহ শেষ মেহরবানিতে দুই হাজার বাইশ সালে এসে আমরা সেই পরিকল্পনাটি আবার হারিয়ে দিয়েছি এবং আপনাদের সকলের সহযোগিতায় আপনার সেটি বাস্তবায়ন করতেও সক্ষম হচ্ছে বলে আমার বিশ্বাস সম্মানিত উপস্থিতি বাংলাদেশ বিজনেস ফোরাম শুধু কোরআন তেলাবাদের মদিয়ে দিয়ে নয় আমরা সকল সময় বাংলাদেশি প্রবাসী শ্রমিক প্রবাসী ব্যবসায়ী সহ সকল পেশাজীবী মানুষের পাশে এই বিজনেস ফোরাম আমরা দাঁড়াতে সচেষ্ট রয়েছি কোভিড মহামারীতে যখন লকডাউন হয়েছিল যখন আমাদের শত শত আমাদের হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়েছিল এবং আমাদের অনেক ব্যবসায়ীরাও তাদের ব্যবসা বন্ধ করে ঘরে লকডাউনে আবদ্ধ ছিল ঠিক ঠিক সেই সময় বাংলাদেশ বিজনেস ফোরামের টিম আমাদের শ্রমিক ব্যবসায়ী সহ সকল প্রবাসীর যারা কষ্টে ছিলেন যারা খাদ্যাভাবে ছিলেন যারা কর্মহীন ছিলেন তাদের সকলকে সহযোগিতা করতে আমরা সক্ষম হয়েছি আমরা প্রায় তিন হাজার শ্রমিক পরিবার এবং প্রবাসীদেরকে আমরা সহযোগিতা করতে সক্ষম হয়েছি আপনাদেরকে সাথে নিয়ে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি একটি কথা বলতে চাই আমার এই বিজনেস ফোরাম আমি কামাল কিন্তু নয় বিজনেস ফোরামে আমাদের প্রায় শতাধিক ব্যবসায়ী রয়েছে যারা ব্যবসা করেন কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ তারা বড় ব্যবসা করেন এবং আমাদের সদস্যদের মধ্যে কয়েকজন করবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স অর্জনকারী হিসেবে সিএফএ অ্যাওয়ার্ড অর্জন করেছেন আমি আমার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা সব সময় সকল কাজে আমাকে সহযোগিতা করে এবং আপনাদের গত কয়েক সেশনে তারা ভোট দিয়ে আমাকে প্রতি বছর আমরা কিন্তু প্রতি বছর নির্বাচন করে গণতান্ত্রিক ভাবে আমাকে ভোট দিয়ে তারা সভাপতি হিসাবে নির্বাচন করে এই প্রতিষ্ঠানটিকে এই সংগঠনটিকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে তারা আমাকে সহায়ক হিসেবে পালন করে আপনারা সহ যারা আমাদের এই প্রতিযোগিতা বিভিন্ন মাধ্যমে দেখবেন এখন দেখছেন লাইভ কয়েকটি চ্যানেল লাইভ পরিবেশিত হয়েছে এবং পরবর্তীতে অনেকে দেখবেন এবং শুনবেন আপনারা চাই বিজনেস ফোরামের প্রতিটি কর্মকাণ্ডে আপনাদের সকলকে নিয়ে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই আমরা একটি ভালো মানের প্রফেশনাল সংগঠন হিসেবে বাংলাদেশ ফোরামকে রূপ দিতে চাই যদি আপনারা সহযোগিতা করেন আমার মনে হয় সেটা সম্ভব হবে পাশাপাশি আমরা চাই ক্রিয়েটিভ কিছু করে দেখাতে আজকে যে এই প্রোগ্রামটি আমরা চালু করেছি এবং আজকে শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠান সেখানে আমার মনে হয় আমরা থেকে শুধুমাত্র অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে বাকিদেরকে আমরা প্রতি একদিন পর পর লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের প্রতিযোগিতা আমরা তাদের এবং আমাদের বিচারক তাদের মার করবেন দ্বিতীয় পর্বটি আমরা চেষ্টা করব অনলাইনে কমপ্লিট করার জন্য এবং চূড়ান্ত পর্ব আমরা স্বনামধন্য কোনো ফাইভ স্টার মানে কোনো হোটেলে আমরা করব আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো এবং আমি একটি বিষয় আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই আপনাদের পাশাপাশি বাংলাদেশের যে ফ্যামিলিগুলো রয়েছে যে সন্তানগুলো রয়েছে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেনি তাদের জন্য আমাদের প্রথম পর্ব শেষ হওয়ার আগ পর্যন্ত রেজিস্ট্রেশন ওপেন থাকবে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি সেখানে আমরা ইনভিটেশন লিঙ্ক তৈরি করেছি সেই লিঙ্কটি আমরা যথেষ্ট ফরওয়ার্ডিং করার চেষ্টা করছি আর আপনারা যাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে আপনারা তারা সহজে করতে পারেন আমাদের নিয়ে নিয়ে অন্যদেরকে ওই প্রতিযোগিতা অংশগ্রহণে সুযোগ করে দেবেন কোরআনের খেদমত করবেন সম্মান চেয়েছি কথা আমি আর না বাড়িয়ে বিদায় নেব কোরআন কোরআন একটি আয়াতের আমাদের মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমার তোমাদের প্রতি বিভাগে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছে তোমাদের ভুল প্রতিভার উপর যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো সম্মানিত সুদী মন্ডলী আজকে বাংলাদেশ বিজনেস ফোরাম যে আয়োজনটি করেছে সে আয়োজন যাতে যাতে করে মহান মিলে যায় আমরা আল্লাহ বলেছেন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা ভীতি অর্জন করতে পারো তাহলে আমরা কি করলাম আমরা রমজান সাথে রাখলাম বড় বড় এসে যেই কিতাব আজকে আরেকটা আয়তা বলা হয়েছে রমজান মাস সেই মাস যেই মাসে আমি পবিত্র কোরআন নাজিল করেছি করে তারা যেন কোরআন শিক্ষা শুরু করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক্সট কাজকে সকল সৎ কাজকে কবুল করুন সকল উদ্দেশ্যকে আমাদের কবুল করুন এই এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমি আজকের এই উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اللهم اجعل القرآن ربيع وجلاء همومنا وغم